Thank you. এটা হয়েছে তো আজকে এক সপ্তাহের উপরে দশ আট নয় দিনের উপরে এখন তো মনে হরেন আপনার ওই বুঝতাম না এটা যদি আপনার মোবাইলে যদি দেন মানে কত ইয়ে আবার যে কোনো জলের নিগে না বন্ধ করে দেন না বন্ধ করে দেওয়া চালু ওই যে জলকানা জলকান নিবেন কাবার আবার

আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন আমার বাড়ি হচ্ছে মান্দারি মান্দারিটোলায় আমি এখানে নতুন ঘর ঘর বানতেছি তো আমার এখানে পানির জন্য টিউবওয়েল বসেছিলাম পানির মধ্যে থেকে একটা বুটবুট আওয়াজ আসতেছে তার ওইখানে গ্যাস লাইট মারে দেখলাম দেখতেছি ওইখানে আগুন উঠতেছে তার আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি ওনারা এখনো পর্যন্ত আসে নাই তারপরে ওই দিক থেকে তারপরে আমি এক জায়গায় বসেছি ওই দিক থেকে ওইখান থেকে আবার অন্য অন্য জায়গায় বসেছি ওইখানে আরো প্রচুর পরিমাণ উঠতেছে আচ্ছা আচ্ছা এখনো কেউ আসেনি এখনো কেউ আসেনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই থেকে এই ভাষা অতিরিক্ত গেছে এই ভাষা কম আসলে এই ভাষা মানে অতিরিক্ত বেশি আচ্ছা আচ্ছা এখন একে তিন লাখ আছে এখানে আনছি তিন বেল না তিন বেল না এখানে আনছি এখানে পানিও Thank you. কত লাগিয়ে 啊，我是。